হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি ফেসবুক পেজ নিয়ে এসেছি যে পেজটির গ্রোথ রেট যদি আপনি দেখেন তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনি ভাবতে বাধ্য হবেন যে এই ফেসবুক পেজটিতে এত তাড়াতাড়ি গ্রো করছে কিভাবে তো আপনার আমার কথা শুনে আপনাদের মনে হতে পারে যে আমি হয়তোবা অনেক বড় কোনো ফেসবুক পেজের কথা বলতেছি না বন্ধুরা আমি শুধুমাত্র এই দশ থেকে পনেরো দিন আগে তৈরি করা এমন একটি পেজ সম্পর্কে আপনাদেরকে বলতেছি যে পেজটিতে মাত্র সাত দিনে যে ফলোয়ার্স গেন করতেছে আর যে লাইক কমেন্ট গেন করতেছে সেসব যদি আপনি দেখেন তো আপনার মাথা আপনি ভাবতে বাধ্য হবেন যে এত বড় গ্রোথ এই ফেসবুক পেজে কিভাবে হচ্ছে তো আমি মুখে বলবো না প্রমাণ সহকারে দেখিয়ে দিব আপনাদের সামনে আর এরকম গ্রোথ যদি আপনি আপনার ফেসবুক পেজে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওয়ে আমি এই ভিডিওতে দেখাবো আসলে ফেসবুকের মূলত ফলোয়ার্স কোন জায়গার থেকে সবচেয়ে বেশি আসে কোন কোন টাইপের ভিডিও আপলোড করলে আপনার ফলোয়ার্স খুব দ্রুত বাড়বে তো চলুন চলে যাওয়া যাক আগে আপনাদের সামনে আমি দেখিয়ে দিই যে ফেসবুকের গ্রোথ রেটটা কীরকম এরপরে আপনাদেরকে বলবো যে কোন টাইপের ভিডিও আপলোড করলে আপনার পেজটিও তাড়াতাড়ি গ্রো হবে এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিব করে নেওয়ার পরে আপনারা এইখান থেকে দেখেন নোটিফিকেশন অলমোস্ট সব সময় এখানে কমেন্ট আসতেই থাকে লাইক আসতেই থাকে কমেন্ট আসতেই থাকে তো এখান থেকে চলে যাব আমরা চলে যাবো ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে গিয়ে দেখব এখানে আসলে সাত দিনে কতগুলো ফলোয়ার গেন করেছে এই পেজটি মাত্র দশ দিন হয়েছে পেজটি খোলার তো একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাবেন আমার এখানে নেট স্লো থাকার কারণে একটু সময় নিচ্ছে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মাত্র সাত দিনে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন মাত্র সাত দিনে ফলোয়ার্স নিয়ে এসেছে এই পেজটা দুই শত তেতাল্লিশটি ফলোয়ার মাত্র সাত দিনে আর সাত দিনে এখানে ভিউজটা ভিউজটা একটু দেখে নেন তিনশো তিপ্পান্ন মিনিটের ভিউজ আপনাদেরকে যদি আমি এদিকে দেখাই যে আসলে কোথা থেকে কোথা থেকে এই চ্যানেলটাকে দেখতেছে মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে ওমান থেকে ইন্ডিয়া থেকে এখন আমি যদি দেখাই আপনাদেরকে কন্টেন্ট কয়টা আপলোড করা আছে এই পেজে ভিডিওতে যদি ক্লিক করি তো ভিডিওতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র পাঁচটা ভিডিও আপলোড করা আছে আর রিলস ভিডিওতে যদি আপনাদেরকে দেখাই আমি রিলস ভিডিও মোট পাঁচটা আপলোড করা আছে এই পেজে তো আসলে আমি এখন আপনাদের সামনে আপনাদের কাছে বলতেছি যে আসলে এই পেজের মোট ফলোয়ার কোথা থেকে আসতেছে আপনাদের মূল বিষয় হচ্ছে ফলোয়ার কোথা থেকে আসতেছে আসলে এই পেজের সম্পূর্ণ ফলোয়ারটাই যোগ হচ্ছে ফেসবুক রিলস ভিডিও থেকে রিলস ভিডিও থেকে সম্পূর্ণ ফলোয়ার্স গেন করতেছে আর আপনি যদি আপনার পেজকে গ্রো করাতে চান তাহলে ফলোয়ার্স বাড়াতে চান তাহলে অবশ্যই রিলস ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই রিলস ভিডিও আপলোড করুন নিয়মিত ভিডিও আপলোড করুন নিয়মিত অ্যাক্টিভ থাকুন ফেসবুকে আপনার ফলোয়ার্স এত দ্রুত বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না আমি শুধুমাত্র তিন মাসে একটি পেজে একচল্লিশশো ফলোয়ার্স নিয়ে এসেছি মাত্র তিন মাসে একটি পেজে একচল্লিশশো ফোর কে ফলোয়ার্স নিয়ে এসেছি তো আমি ইউটিউব নতুন শুরু করেছি আমার ইউটিউবে সময় দেওয়ার মতন সময় খুব কম তারপরেও আপনাদের জন্য ভিডিও আপলোড করতেছি আমি কিভাবে ফেসবুকে গ্রো করতেছি আপনারাও করুন আপনারাও করে দেখুন আমার ট্রিক দিয়ে কাজ হয় কি না হয় তো আশা করি বোঝাতে পেরেছি আমার চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা আর একটা ভিডিও বানাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় অনেক কষ্ট করতে হয় আমার যেহেতু স্টুডিও সেট আপ নেই সেজন্য আমি বাইরে বসে ভিডিও করি শুধু স্ক্রিন রেকর্ড দিয়ে যদি আমার স্টুডিও সেট আপ থাকতো সেট আপ কেনার মতো টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই আমি স্টুডিও সেট নিয়ে ভিডিও করতাম আমি যে মোবাইলটা রেখে একটা স্ট্যান্ডের উপর ভিডিও করবো সেই স্ট্যান্ডটুকু আমার নেই তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যাবো ইনশাল্লাহ আর ভিডিওটি সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই